তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত জারি বিধিনিষেধ এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন জারি থাকছে রাত্রিকালীন বিধি নির্দিষ্ট সময় অনুযায়ী ছিল তাই থাকছে লোকাল ট্রেন চালুর কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয় জানিয়ে রাখি পনেরো দিনই বিধিনিষেধের মেয়াদ বাড়লো লোকাল ট্রেন এখনই চালু হচ্ছে না এবং যেরকম কম শতাংশ যাত্রী নিয়ে আমরা দেখছি বাস চলছে সেগুলোই এখনো পর্যন্ত থাকছে এবং রাজ্যের তরফে যা যা বিধিনিষেধ ছিল সেগুলো মেনটেন করা হচ্ছে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত